Thank you. আসো ভালো আসো তো এদিকে আসো রব মুরগি দেখা তো মুরগি দেখা তো মুরগি কোথায় ধরো ধরো দৌড় দিয়ে ধরো যাও যাও যাও বাবা বলো মা হ্যাঁ আরে শ্যাম ঈদ মুবারক আসো আসো দেখো বাবু কোথায় কি করে দেখো আচ্ছা লাগে না তো যে ভালো তুই জীবনের ও চাচু তো চাচু তুমি আচ্ছা। যাও Ma? আচ্ছা আচ্ছা বাগদিকে তাকা তো এই আচ্ছা আচ্ছা কোথায় আসছো তুমি আচ্ছা এটা তো প্রথমেই পাইতো না আম্মু এটা হচ্ছে দাদা না এটা হচ্ছে কোথায় যাবে যাবে কাছে কেন যাবে হ্যাঁ? তুই কি তোর দিছ রিসা কি তোর দিছ ওকে দিছ তোর দাও নাই হ্যাঁ একটু মাতিয়ে দিত জীবনের চেয়ে কে হ্যাঁ আসো বাবার কাছে আসো তো দেখি আস্তে মা আস্তে পড়বা আয়সা দিয়ে করে না মা দেখি বাবা দেখি না পড়বা পড়বা না লাগবে না সব সুখের ক্ষণ তুই চাঁদের কথা তুই ছাড়া বনা তুই যে আমার সব সুখের ক্ষণ কলে যা তুই আমার তুই যে নয়নের আলো লাগে না তুই ছাড়া লাগে না তোর যে ভালো রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ে রূপ কথা তুই তো আয়সা দেখে দেখে কেমন আছো তো হ্যাঁ, কথা তাকাও এই মেয়ে আয়সা আমার সাথে নাচ করো নাচ করো নাচো তো নাচো নাচো আরে খেলা করো আম্মু আরে লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে যে আম্মু আপাকে ডাক দাও তো আপাকে ডাক দাও মায়া ভরা তো আরে শাহ আরে শাহ সোনা আদর করে হ্যাঁ? দিচ্ছি তোকে লক্ষ মায়া ভরা তো করে যা তুই আমার তুই যে নয়নের আলো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে sono আপা কোথায় যাও আপাকে ডাক দাও উঠে যাও উঠে যাও উঠে যাও কিচ্ছু না কিচ্ছু না উঠে যাও এই তো হ্যাঁ হ্যাঁ আপা আসছে আপা আসছে তো হচ্ছে ও দাদাদের চালিয়ে এদের মতো হয়েছে